বাবা কিসিং কি অবস্থা কক্সবাজার ঘুরতে আসার পর আসলে সবারই একটু ইচ্ছা জাগে কক্সবাজারের বিচের পাশাপাশি অন্যান্য কিছু সুন্দর জায়গা ঘুরে দেখা তো আমরাও একটা জায়গা সন্ধান পাই যেটার নাম হচ্ছে রেডিয়ান ফিশওয়াল যেখানে নাকি মাছের সাথে রহস্যময় সেই জায়গাগুলো ঘুরে দেখা যায় যেখানে বিভিন্ন ভিন্ন প্রজাতির মাছ থাকতে পারে তো সেটা নিয়ে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ঢোকার পর্বে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে প্রথম দিকে কিছু মাছ ছিল সেই মাছগুলোর মধ্যে একটা খুব চেনা পরিচিত মাছ আই থিঙ্ক সবাই নাম শুনছেন সেই নামটাও আমি দেখতে পাইলাম এবং খুব এক্সাইটমেন্ট নিয়ে মাছটার দিকে তাকাইলাম আমার একটু অবাক লাগলো যে এই মাছটা দেখতে এরকম হয় মানে স্বাভাবিকভাবে একটু অন্যরকম অভিজ্ঞতা আর কি এরা হচ্ছে অন্য মাছকে খেয়ে ফেলে ইভেন মানুষও নাকি খেয়ে ফেলে এরকমই ভয়ঙ্কর এটার নাম হচ্ছে পিরানহা মাছ না আর একটু সামনে আঁকানোর পরে আমাদের চোখে পড়লো কিছু মাছ এগুলোকে নাকি কইটা মাছ বলা হয় এবং এগুলো হচ্ছে জাপানি মাছ এগুলোকে মানুষ ফিডার দিয়ে বাচ্চাদেরকে যেমন দুধ খাওয়ায় তেমনি ফিডার দিয়ে এদেরকে খাওয়ানো যায় তো প্রতিবার খাওয়ানোর জন্য বিশ টাকা করে রাখা হচ্ছিল আমরা জানি না কেন মানে খাওয়ায় দেওয়ার জন্য তো আসলে উল্টা আমাদেরকে টাকা দেওয়া উচিত কিন্তু এই মাছগুলোকে নাকি খাওয়ানোর জন্য বিশ টাকা করে দিতে হবে তারপরে ভালোই লাগছিল কইটা মাছে এত ক্লোজ থেকে দেখা আর কি মানে এত কাছ থেকে দেখতে খুব ভালোই লাগে মাছগুলো মানে খাওয়া দাওয়ার জন্য খুব উৎসুক ছিল আঙ্গুল কাছে নিল চুক চুক চুক চুক করতেছিল ভালোই লাগতেছিল এরপরে আসলে আমরা যেই অ্যাকোরিয়ামের সামনে দাঁড়াইলাম এটা হচ্ছে মেকং জায়ান্ট ক্যাটফিশ এই ক্যাটফিশটার ওজন প্রায় তিনশো কেজির মতো হয়ে থাকে এবং আমার দেখে অতটা মনে না হইলেও মাছগুলো দেখে বেশ ভারী মোটা তাজা মনে হচ্ছিল আর কি এগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আবদ্ধ জীবন কাটাইলেও এদের আসলে মুক্ত সমুদ্রে মনে হয় ভালো থাকা হয় মানে আমরা আসলে এদেরকে দেখে খুব মায়াও হচ্ছিল এটা তিনশো কেজি মনে হয় না এটা একশো কেজি হবে না তিরিশ চল্লিশ কেজি এটা তোমার তেলাপিয়া মাছ আছে আমি দিয়ে একটা সেলফি তুলে নিলাম মাছও সেলফিতে পোজ দিয়ে দিল ঠিক একটু সামনে আগানোর পরে আমরা দেখলাম ওখানে হলুদ তোতা সিলচের মাছ ছিল মাছগুলো দেখতে গোলফিশের মতো কিন্তু গোলফিশ থেকেও বেশ সুন্দর দেখতে তার সামনে ছিল চিতল মাছ যথারীতি চিতল মাছ যারা বাংলাদেশে কখনো কখনো খাইছেন বা দেখছেন তারা অনেক পরিচিতি হবেন বাট এটা দেখতে একটু অন্যরকম চিতল মাছ মনে হচ্ছিল এরপরে ছিল সিলভার অ্যারোনা এই মাছগুলো আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না এত সুন্দর একটা পাথর দিয়ে নকশা করা অ্যাকোরিয়াম এটার মধ্যে আসলে মাছ খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল আর পরবর্তীতে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম একটা মাছ একদম উপরের দিকে ভাসছে এটাই ছিল সেই মাছ সেলফিশ দেখতে খুব সুন্দর মাছের সাথে গাছ কাটা ও আপনার ওখানে এটি দেখছি এটাও এক প্রকার এক প্রজাতির কাঁকড়া কিন্তু মাথার মধ্যে একটা খোলস টাইপের আছে সেগুলো এখানে আটকে আছে ওদেরকে খারাপ লাগছে কারা দেখছেন তা দেখছেন এগুলো proper movement is হ্যালো বলবো পুরো একটা মনে হয় এমনি খাবলা দিয়ে যে কটা আইসি নিয়ে আইসি এরকম কালারফুল মাছ আর কি এর মধ্যে রং দেওয়া মনে হয় এগুলো মনে স্ট্রবেরি খাওয়াইছে এগুলো জাম খাওয়াইছে আরে লেবু খাওয়াইছে এরকম মনে হয় যে নিঃশ্বাস নিতে এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন এই মাছটা কিন্তু ভূত ছুরি মাছ মানে এরকম একটা অন্ধকার পরিবেশ হট একটু দেখতে একটু ভয়ই লাগবে একটু ভূতের মতো দেখেন শরীরটা নাচায় নাচায় এরা পানির মধ্যে কি সুন্দর ঘুরতেছে মানে হঠাৎ করে দেখলে কিন্তু একটু অন্যরকমই লাগবে এদের নাম এই জন্যই সম্ভবত ভূত ছুরি মাছ বডির মধ্যে এই যে সুন্দর করে নাড়া নাড়া যায় দেখেন দেখবে হ্যাঁ। মনে হয় সাগর সরি ভাই আপনার অনেক মানে কষ্ট হইতেছে না ওদিকে যেতে যেতেছে Thank এই মাছটার নাম ছিল কিসিং গৌরামি মাছ কিন্তু দুর্ভাগ্যবশত এই কিসিং গৌরামি মাছ জোড়ায় জোড়ায় থাকে কিন্তু দেখলাম যে এই মাছটা আসলে একা তার আসলে পার্টনার বলতে যে থাকার কথা তাকে আমরা খুঁজে পাইলাম আপনার আসলে কিসিং গৌরামি নাম কিন্তু আপনার সাথে কিস পাইতেছি না সরি ভাই কিসিং গৌরামি সম্ভবত এই মাছের আসলে যার সাথে থাকার কথা সে চলে গেছে বা মারা গেছে আসলে এমন হইতে পারে বিয়ে সাদিও হয়নি সো সে খুব লোনলি ফিল করতেছে দিস মাছ is dedicated to all my single people of their চালা রোডে চলো চলো মোড়ায় পেরেতে মাছ অনেকে পাথরের সাথে কনফিউজ করতে পারে মাছটা হইতে সেই সাপের মতো এখন দেখবো আমরা হাঙর হাঙর দেখবো মনে হচ্ছে বাপ বাপ হাঙরের দাঁত ওরে বাপ ওরে ভিতরে দেখছেন ভিতরে ভিতরে দেখছেন হাঙর হাঙর হাঙর হাঙর এই যে হাঙর কেন হাঙর মাত্র উঠে গেল এটা ফ্রাই করে খাইতে যে মজা বললাম এটা ফ্রাই করে খাইতে খুব টেস্ট হবে বা ওইটা আপনার একটা বোখার একটা ড্রেসের ডোরাকা এটা জানি না তবে এটা এক প্রকার হাঙ্গর এই ধরা গেলে ভালো এই যে সাপ সাপ সাপ অবস্থা বেশি একটা সময় উনি থাকে না বিরক্ত হচ্ছে মনে হয় মানুষ দেখতে আসছে হাঙর হাঙর তো মাছ করে এই যে বাবা কিরকম দেখা দেখো নাকগুলা কিরকম না নাকগুলা মানে নিচে এইটাই উল্টো অবস্থায় এই যে আরেকটা এই দুই একটা রেয়ার মাছ আছে মানে ওগুলো দেখতে খুব সুন্দর কাছিম খোলসটা আছে কিন্তু মানে মরে যায় ওই যে সাইডের মধ্যে আছে নিঃশ্বাস চাইতেছে না ইন্ডিয়ান কার্ডের এটা আবার ভালোই আছে ইন্ডিয়ান তো চাই মনে ভালো বন্দি অবস্থায় আছে টার্টেলটা গলাটা অন্য টার্টেল থেকে অনেক বড় Thank you. গ্লাসগুলো ওরা পরিষ্কার করে না নাকি অনেক অনেক ঘোলা ঘোলা হয়ে আছে ঝর্নার মতো করছে না প্রাকৃতিক ঝর্ণা ঝর্ণার মতো জায়গা পাওয়াতে একটা সুযোগ পেয়ে একটু ছবি টবি তুলে নিলাম তাদের ভাবি ছবিগুলো তুলে দিছে সে নতুন নতুন ফটোগ্রাফি শিখতেছে মাসাল্লাহ সে ভালোই করতেছে চা এই শামুক শামুক দেখছো না না এই শামুকটা দেখছো ফুলছে খোলস থেকে বেরিয়েছে এই যে খোলস থেকে বেরিয়েছে দেখো আর মাঝখানে ওই শামুকটা দেখছো খোলস থেকে বেরিয়েছে একটু শামুক দেখতে হয় আমি কোনোদিন দেখিনি শামুকের খোলস থেকে বেরোনো অবস্থায় শামুক দেখিনি কখনো এরকম দেখিনি কখনো কীভাবে কিন্তু শামুক হাঁটে সন্ন্যাসিকা সন্ন্যাসিকা সন্ন্যাসী সন্ন্যাসী বিশেষভাবে দেখো সামুদ্রিক ঘোড়া এই সামুদ্রিক ঘোড়া এই যে এই যে ছোটোগুলো সামুদ্রিক ঘোড়া সুতার মতো দেখো ওই যেগুলো ঘোড়া এইগুলো ঘোড়া সামুদ্রিক ঘোড়া ওই যে অনেকগুলো ওগুলো ছোট ছোট ছোট তুমি দেখতে পাচ্ছ না এই দেখো ক্যামেরায় দেখো না ময়লা না এগুলো সামুদ্রিক ঘোড়া ওই ওই যে মাথা চোখ দেখছো ওই যে মাথা আছে ডাক্তার মাছ অন্য মাছের চিকিৎসা করে এই মাছটা মানুষের পা পরিষ্কার করে দেয় এই জন্য ডাক্তার মাছ এখান থেকে মোটামুটি জিনিস দেখে আপনিও খুব খুশি হবেন যে ডক্টর ফিশ ফুড থেরাপি এখানে দেওয়া হয় একটু যে ডাক্তার মাছ আমরা দেখছিলাম সেই ডাক্তার মাছ দিয়ে এখানে চেটে চুষে পায়ের মালা পরিষ্কার করানো হয় দশ মিনিট একশো টাকা করে ওই যে কই মাছটার মধ্যে কিন্তু মাথায় এর পরের জায়গাটা মোটামুটি বিভিন্ন রকম খেলনা মহিলাদের গহনা থেকে শুরু করে পুঁথির মালা মুক্তার মালা পাওয়া যাচ্ছিল সাধারণত এটা এই মার্কেটের বাইরেও অন্যান্য জায়গায় পাওয়া যায় আর এইটুকুই মোটামুটি রেড ইন ফিশ ওয়ার্ল্ডের জার্নি ছিল আপনারা যদি যাওয়ার পথে কিছু যদি কিনে নিয়ে যেতে চান সেটা এখান থেকে ইজিলি কিনে নিতে পারেন এখানে অনেক কিছু আপনার পছন্দ হবে বাট এটাও মাথায় রাখবেন যে এখানের জিনিসগুলোর দাম খুবই খুবই এক্সপেন্সিভ এবং ফিক্সড প্রাইসের মতো করে ট্যাগ লাগানো আছে সো এখানে আসলে কেনাটা একটু চ্যালেঞ্জিং আলাদিনের চেরাগও খুঁজে পাবেন আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আপনি চাইলে বাইরে থেকেও কিনতে পারেন কিন্তু মনেস্ট অপিনিয়ন হচ্ছে এখানে আসলে সত্যি কথা প্রত্যেক জিনিসের দাম অনেক বেশি মনে হচ্ছিল আমার কাছে বাইরে থেকেও আমি সিমিলার জিনিস দেখছি অনেক এফোর্ডেবল দামে কেনা যায় একটু বার্গেনও করতে পারবেন সেখানে সো ওখানে এই থেকেই কেনাটা আমার মতে উইন উইন সিচুয়েশান হবে আর এর বাইরে চোখে পড়ার মতো অনেক জিনিস আপনার যদি ভালো লাগে এটা আপনার ইচ্ছা আপনি কিনতেই পারেন শখের জিনিস আসলে লাখ টাকার সো এটা যার যেরকম ভালো লাগে আর কি আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটা একটু ঘুরে ঘুরে মনোযোগে দেখতেছিলাম আর মোটামুটি মাছ যারা দেখতে পছন্দ করেন বা মাছ ভালোবাসেন বৈচিত্র্যময় মাছ জীবনে কোনো দিন আগে দেখেন নাই একদম নিজের চোখে দেখতে চান আমি মনে করি তারা একবার রেডিয়ান ফিশল্টে ঘুরে যেতেই পারেন কক্সবাজার আসা হলে তো বীজ ঘোরা হবেই সাথে হয়তো আড়াইশো বা তিনশো টাকার মধ্যে টিকিট কেটে আপনারা ইজিলি এই জায়গাটা পুরো একটা ট্যুর দিয়ে দিতে পারেন বাচ্চারা অবশ্য দেখে আশা করি নতুন নতুন জিনিসে খুব এক্সাইটেড হবে আপনিও এক্সাইটেড হবেন আর আমাদের ট্যুর এতটুকুই ছিল মোটামুটি এটা আসার আগের দিন শ্যুট করা আর আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি ছিলাম এটা আমার লাইক এটা ডিফারেন্ট ব্লগ ছিল বলতে গেলে এন্টায়ারলি সো এটা কেমন লাগলো মাছগুলো কেমন লাগলো কোনটা আপনার ফেভারেট মাছ ছিল সেটা কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আরও রেগুলারলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার ইদানিং ব্যস্ততার কারণে যেতে পারছি না দেন ইনশাল্লাহ সবার সবার নেক্সট ভিডিও দেখা হবে আপনারা যদি ফ্রি টি শার্ট জিতে নিতে চান কেজিবি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের তাহলে সেটার জন্য আপনাকে কন্টেস্টে অ্যাটেন্ড করতে হবে রুলস আর ভেরি সিম্পল সেগুলো সব কিছু বিস্তারিত আমাদের কেজিবি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের ঢুকলে আপনি দেখতে পারবেন সেটা লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আপনারা কাইন্ডলি চেক করে নেবেন আর ওভারঅল কক্সবাজার ট্রিপটা আমি অনেক হ্যাপি ছিলাম ভালো একটা সময় কাটছে সো থ্যাংক ইউ সবাই যারা যারা আমার পক্ষ থেকে সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে টিল সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি